পরি আমি ডানা কাটা পরি আমি ডানা কাটা পরি আমি ডানা কাটা পরি আমি নাইট কেলাবে ঘুরি আমি নাইট ক্লাবে ঘুরি আরে ঘুরতে ঘুরতে ঘুরতে ঘুরতে একদিন দরা খেয়ে পড়ি একদিন দরা খেয়ে পড়ি এই যে এখন কি যে করি হা এখন কি যে করি মামুরে আমার ফোনটা কেউ ধরতেছে না তো তুমি আর রং গেল থেরাপি দিবে আজকের পুলিশ চার দিন রিমান্ডে one two three four four ডিম থেরাপি দিবে অন্য অন্য সরকারকে আমি একটা কথা আবদার রইল ডিম থেরাপি ডিম সমস্যা নাই কিন্তু ডিমের দাম বাড়াবেন না কিন্তু ডিমের দাম বৃদ্ধি নির্ধারণ করা হবে না কিন্তু বৃদ্ধি করা হবে না ডিমের দাম যখন বৃদ্ধি না করা হয় সরকারকে আমার একটা অনুরোধ আকুর আবেদন এই যে ডিমের জামদান বৃদ্ধি না করা হয় অনুরোধ রইল সরকারের কাছে প্লিজ প্লিজ ডিমের দাম যেন বৃদ্ধি না করা হয় আমরা গরিব মানুষ বেসালা মানুষ ডিম ছাড়া আমরা কিছু বুঝি না এই ডিমের দাম দাম বৃদ্ধি না করা হয় পরিমিনি ডিম দিয়েন না ডিম তো ছোটো জিনিস ওই গোড়ার ডিম আছে গোড়ার ডিম ওগুলো দিয়ে দিয়েন ওগুলো একটু বড় সাইজের মজা হবে এভরিওয়ান কেমন আছে সবাই আজকে কথা হবে বিখ্যাত কুখ্যাত পরিমাণিকে নিয়ে আজকে আমি রুজ করবো না রুজ করবে তার কমেন্টের মাধ্যমে যারা পরিমাণিকে এত যে ভালোবাসে আজকে আমি একটা পরিটা ডানা ভেঙে গেছে চার দিনের রিমান্ডের দিন থেরাপি দিবে আজকে হবে দিন থেরাপির রুস্ট দিন থেরাপিটা কেমন হবে আরও কত গোপন তথ্য বাড়ি হবে খালি পরিবহনের বিচারক বলতেছে ওগুলো নাই খালি বোতল এই দায়িত্বটাকে বসুন্ধরা এমডিকে দেওয়া হোক ও কিন্তু একদম বড় দিতে পারে সুলতানি পা র্যাবের দুই সদস্য যেভাবে এমন করে দৌড়ে আসে পড়বে নাকি মনে হয় ছোটোবেলা বান্ধবী বাহ সুলতান ভাই বাহ বাহ কটা হাত করা হাত করা কিছু নাই বালা বাহ সুলতান ভাই বাহ পরিমণি উকিল হিসেবে ব্যারিস্টার সুমনকে দায়িত্ব দেওয়া হোক এরকম মামলা মোকদ্দমা ব্যারিস্টার সুমন সামলা নিতে পারে ও কিন্তু গরু বিক্রি করেও এই মামলা লড়াই যাবে এ কাট কাট কাট কাট পরিমণিকে চার দিন রিমাইন্ডার নেওয়া হয়েছে এ চার দিন এমন একজনকে স্পেশাল মানুষকে দেওয়া হোক সব তত্ত্ব ঘুম তত্ত্ব বেরিয়ে আসুক আমি মনে করি এমন একজনকে দেওয়া হোক জ্ঞান সম্পন্ন তথ্য আর কিছু উদ্ঘাটন করতে পারে আমার থেকে এমন একজন মানুষ ব্যাস লাগছে নিষ্ঠা পুলিশ অফিসার জনি সিংকে দেওয়া হোক তিনি এমনভাবে সুস্থভাবে সব কিছু গোপন তত্ত্ব আরও গোপন তত্ত্ব বেরিয়ে নিয়ে আসবে আমি হাজির করতেছি এই দায়িত্ব কাকে জনি সিংসে দেওয়া হোক উনি কিন্তু ভালোভাবে দায়িত্ব নিয়ে নিতে পারে একদম ভালো প্রিয় অডিয়েন্স ভাইয়েরা ফরুমণিকে মুক্তির দাবিতে ফেস্টুর ব্যানার লিপলেট ব্যানার ছাপাইতে হবে অনেক টাকার প্রয়োজন নিচের নাম্বারে বিকাশ দেওয়া আছে যারা পরিবারকে সাহায্য করতে চান তাহলে নিচের নাম্বারের টাকা দিতে পারেন সবারে তো পিছন দিয়ে ডিম ঢুকানো হয় ও রনাকে অন্য জায়গা দিয়ে ডিম ঢুকানো অনুরোধ করতেছি কারণ ও তো মানুষ নয় ও তো ডানা কাটা পরি ও তো ডানা কাটা পরি আল্লাহ বদমাস কিছু কথা না বললো নয় আগের ছবি আমরা মা বাবা আত্মীয় স্বজন যা আছে নিয়ে ভাই বোন নিয়ে ছবি দেখতাম কোনো নামে বদমাস কিছু ছিল না কত কত মনোময় পরিবেশ আর এখন ছবি দেখলে মা বাবার সাথে যে ছবি দেখি নিজের লজ্জা জাগ্রত হয় আর নিজ থেকে সংকোচ বোধ করে একলা দেখলে নিজ থেকে সংকোচ বোধ করে আর কী ছবি দেখতেছে এগুলা বাংলাদেশের কিছু ছবি ইন্ডাস্ট্রি এমনভাবে ফসাইছে কিছু মাল্টিমিডিয়ার কারণে যারা ছবি বানায় কিছু কিছু মানুষ আছে মানে কি ওদের বেন এত খারাপ মানে কি বদমাইশ নামা ছাড়া কিছু নয় সুতরাং ওদের কারণে বাংলা ছবির আজ এই করুণ পর্যায়ে আর এ আর একটা কথা না বললো নয় আমি একটা কথা উদাহরণ দিই সূত্র একটা উদাহরণ দান আছে দানা আমরা তো দান চিনি দানে কুল নিলে কিছু ছিঁড়ে থাকে এমন করে জানলে বালাগুলো উপর দিকে উঠে সিঁড়িগুলো পড়ে যায় এবং এই সিঁড়িগুলো ফেলার জন্য চলচ্চিত্রকে আগ্রহ করতেছি ধর আপনাদের ভালো মতে কিছু সিঁড়া মানে কি যেগুলো হয় না বীজ এর দানের ভিতরে উঠে গে ওগুলো সিডা বলে আমাদের গ্রাম্য ভাষা ওগুলো আপনারা চারে ফেলতে হবে যখন বাতাসের সাথে চলে যায় না হলে আপনাদের এর যে চলচ্চিত্র যে ইন্ডাস্ট্রি আছে একদম বাজে অবস্থা ভাই একদম বাজে অবস্থা সুতরাং একটা কথা বলি ওগুলো ওগুলো বাদ দিয়ে সুন্দর পরিবেশ ছবি তোলার আর কিছু তো পরিচালক আছে যাদের মস্তিষ্ক আছে নোংরামি ছাড়া কিছু নাই কাপড় খোলি ছাড়া এখন কিছু নাই সালা বদমাসি বদমাস ওগুলো দেহ ব্যবসা করে এক কথা দেহ ব্যবসা এগুলোর কারণে আমাদের বাংলা ছবির আজ এই মান মানহানি বা মর্যাদাহীন হয়ে হচ্ছে সুতরাং এগিয়ে আসুন নতুন ছবি উপহার দেন যেন আমরা সবাই ভাই বোন নিয়ে একত্র ছবিটা উপভোগ করতে পারি এলে আর নাইট ক্লাবে জন লাগতো না টিয়া টিয়া আমার তো নাইট খেলা যাই রো বুঝলো সুতরাং আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আর ভিডিও আসতেছে আশা করি আমি ভিডিও কন্টিনিউ করব যদি রোজটা দুই ভালো হয় আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার ভালো লাগলে শেয়ার করে দেন বন্ধুবান্ধবকে একটু দেখে দেন আর আমার বলি নতুন চ্যানেল তো <clears throat> একটু দেখবেন আর কি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে এটা চিন্তা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতে